বন্ধুরা ইপসন এল একশো তিরিশ প্রিন্টারটি এই প্রিন্টারটি আজকে কি প্রবলেম সেটা আমরা একটু দেখব আসলে প্রিন্টারটি যে কি সমস্যা আসলে আমিও জানি না তবে এটা একটু পাওয়ার দিয়ে দেখতে হবে এখন তো বন্ধুরা দেখুন প্রিন্টারটি পাওয়ার আসতেছে না আমরা একটু পাওয়ারটি শর্ট করে দিই তো বন্ধুরা প্রিন্টারটি প্রবলেম যে এই প্রবলেমটি আসলে যে কি প্রবলেম সেটা হচ্ছে কেন জানাটা মুশকিল তো আমরা একটু আর একবার দেখি তো আমার মনে হচ্ছে প্রিন্টারটি সফটওয়্যার প্রবলেম আমরা একটু ফ্লাশ মেরে দেখি প্রিন্টারটি যে আসলে সফটওয়্যার প্রবলেম কি না বন্ধুরা দেখতে থাকুন আমাদের সার্ভিস সেন্টারটি আসলে এটা আসলে তো দেখতে পাবেন আমাদের সার্ভিসটি উপভোগ করুন ভালো লাগবে আল্লাহ আল্লাহর আমাদের ভালো লাগবে আপনাদের প্রিন্টারটি সার্ভিস কীভাবে করতে হয় সেগুলো সবার জানা প্রয়োজন তো আমরা আপনারা একটু প্রিন্টারটি সফটওয়্যারটা দিই বন্ধুরা আমরা কম্পিউটারের থেকে প্রিন্টারটি ফেলাই দিয়েছিলাম এখন প্রিন্টারটি দেখবো আসলে কি প্রবলেম তো বন্ধুরা প্রিন্টারটি সেম প্রবলেম আমরা একটা কাজ করি প্রিন্টারটি হেডের কেবলটা একটু লাগাই তো বন্ধুরা সে একই প্রবলেম দেখা যাচ্ছে তো এটা মূলত মনে হচ্ছে মাদাবোর্ডে প্রবলেম আমরা একটু মাদাবোর্ডটা চেঞ্জ করে দেখি তবে মাদারবোর্ডটি চেক করার আগে আমরা একটু চেক করি প্রিন্টারটি যে প্রিন্টারটি কী সমস্যা আছে তো চলুন দেখি তো প্রিন্টারটির সেম একই প্রবলেম আছে good job videos. বন্ধুরা আমার মাথা বাচ্চাটা খুলবে তারা প্রিন্টারটি মাদারবোর্ডটি খুললাম একটা নতুন মাদারবোর্ড লাগাবো আমরা একটু নতুন মাদারবোর্ড তার আগে আমরা একটু সেন্সারটা লাগিয়ে নিই মধ্যে দেখুন কারণ এগুলো আপনাদের জানা প্রয়োজন না জানলে শিখতে পারবেন না এটা মোটরের লাইন আমরা হেডের লাইনটা এখন দিব না কারণ হেড শর্ট থাকলে অনেক সময় মাথা নষ্ট হয়ে যায় যার কারণে হেডের লাইনটা আমরা করে দেবো আগে দেখি প্রিন্টারটা কী অবস্থা আছে বন্ধুরা দেখুন আমরা প্রিন্টারটি লাইন দিলাম সেন্সারের প্রবলেম কোনো টেনশন নেই বন্ধুরা আমরা দেখছি এখন প্রিন্টারটা রেডি আছে শুধুমাত্র এক সেন্সারের কারণে প্রিন্টারটি লাল মাটি চলছিল আর মাদারবোর্ডের কারণে প্রিন্টারটি রেডি হচ্ছিল না তো আমরা এখন মাদারবোর্ড চেঞ্জ করেছি সেন্সার চেঞ্জ করেছি সেন্সার চেঞ্জ করার পরে প্রিন্টারটি এখন ওকে মাদার মাদারবোর্ডও চেঞ্জ করা হয়েছে তো এখন হেডের সিগনালটা জ্বলতেছে তো আমরা এখন হেডের লাইনটা দিব যদি আল্লাহর মতে আমাদের কোনো প্রকার ক্ষতি না হয় সেদিকে একটু খেয়াল রাখবো কারণ হেড অনেক সময় শর্ট থাকে আরও এর মধ্যে প্রবলেম ছিল মূলত হচ্ছে আপনার হেডটি হেডটির মধ্যে আপনার প্রচুর পরিমাণে কালি ঢুকছিল অনেক সময় শর্ট হওয়ার চিন্তাভাবনা থাকে তার কারণে আমরা অনেক ভয় পাচ্ছি তবে সবসময় চিন্তাভাবনা করবেন যে হেড কেবল লাগানোর আগে একটু প্রিন্টারটি ভালো করে দেখে নেবেন যে মাথা পড়ে কোনো টুটি আছে কি না অথচ আর অন্য কোনো প্রবলেম আছে কি না তারপরে আপনি হেডার লাইনটা দিবেন তো আমরা এখন হেডার লাইনটা দিব আপনারা সাথে থাকুন আর আমাদের এই কাজটি দেখুন যে আসলে আমরা কীভাবে এই প্রিন্টারটি ঠিক করি বন্ধুরা আমরা এখন হেডার লাইনটি দিব তো হচ্ছে থেকে আপনাদের প্রিন্টারটির হেডার লাইন দেওয়ার পরে এবার আমরা একটু প্রিন্টারটি অন করব অন করার পরে আপনাদের আমি দেখাবো আসলে প্রিন্টারটি কেমন পরিস্থিতিতে আসে এই ছিল আমাদের আজকের ভিডিও তো আপনারা অপেক্ষা করুন দেখুন আমাদের ভিডিওটি আরও সুন্দরভাবে উপভোগ করুন